থাকবে তুমি দুই নয়নে তোমার বাড়ি রই ওঠনে দেখবে তুমি দুই নয়নে তোমার বাড়ি রই ওঠনে সবাই মিলে আমার যখন দেবে জানা যা ময়না রে ময়না কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না জোয়াতে মুকুটি বার নাম জপেছি শুধুই তোমার পাঁচ ওয়াক্তে নকুটি বার নাম জপেছি শুধুই তোমার সুখী হয় না কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না যাব হারিয়ে এই জীবনের জল ঝরিয়ে দুই নয়নের সব হারিয়ে এই জীবনের জল ঝরিয়ে দুই নয়নের করলে না হয় আমার সাথে অনেকখানি মজা ময়না রে সুখী হয় না কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না বিচারপতির কাছে আমি দেব না বিচার এই জীবনে কেন তুমি হলে না আমার আমাকে আমি দেব সাজা দেখবে তুমি বাড়ির ওই উঠোনে দেখবে তুমি দুই নয়নে তোমার বাড়ির ওই উঠোনে সবাই মিলে আমার যখন দেবে জানা যা ময়না রে অময়না কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না কারো মনে ব্যথা দিয়ে কেউ ক্ষতি হয় না